কৃষি ও পরিবেশ welcome to my channel subscribe করে নোবেল আইকনটি বাজিয়ে সাথে থাকুন একটি লাইক ও শেয়ার করে দিন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এমন রোগ দেখা দেয় চিন্তিত হয়ে পড়েছে কৃষকরা এবারে ধানের বাম্পার ফলনের আশা করেছিলেন চাষিরা কিন্তু ধান পাকা শুরু হলে হঠাৎই ব্লাস্ট রোগের আক্রমণের জমিতে ধান ছিটে হয়ে যাওয়ায় হতাশ হয়ে পড়েছেন কৃষক এর বড় মৌসুমে ব্রি মাইনাস আঠাশ জাতের ধানে ব্লাস্ট রোগের প্রকোপ দেখা দিয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে আবাদকৃত ধানের চল্লিশ শতাংশ কাজে আসছে না পানি মাছকুটি ঘুরে দেখা গেছে অনেক জমির ব্রি মাইনাস আঠাশ জাতের ধান ব্লাস্ট রোগে নষ্ট হয়ে গেছে কৃষকরা জানান ধানের শীষ বের হওয়ার সময় শীষের নিচে কালচে দাগ পড়ে পরে দাগগুলো বড় হয় আক্রান্ত হওয়ার পরপরই ধানের শীষের সব ধান ছিটা হয়ে সাদা দেখা যায় তেলেসমাটিতে সারা ক্ষেত পেকে যাওয়ার মতো দেখালেও ধানের গাছের শীষে কোনো ধান আর থাকে না জমির সম্পূর্ণ ধান ক্ষেত ব্লাস্টে নষ্ট হয়ে গেছে ধানের জমিতে গেলে তাদের বুক ফেটে যায় পুরো ধান ক্ষেত নষ্ট হয়ে সাদা হয়েছে শেষে কোনো ধান নেই ব্লাস্টথানের একটি ছত্রাক্রমিত মারাত্মক ক্ষতিকারক রোগ পাইরিকুলারি অরাইচিন নামক ছত্রাকের আক্রমণে এ রোগ হয়ে থাকে অনুকূল আবহাওয়ায় রোগটি দ্রুত বিস্তার লাভ করে এবং ব্যাপক ক্ষতি করে থাকে রোগপ্রবণ জাতের ধানে রোগ সংক্রমণ হলে ফলন শতভাগ পর্যন্ত কমে যেতে পারে বড় ও আমন মৌসুমে ব্লাস্ট রোগ বেশি হয় চারা অবস্থা থেকে শুরু করে ধান পাকার আগ পর্যন্ত যে কোন সময়ে এ রোগ দেখা যায় এটি ধানের পাতা গেত এবং নেক বা শীর্ষে আক্রমণ করে থাকে তাই এ রোগটি পাতা ব্লাস্ট গিট ব্লাস্ট ও নেক বা শীষ ব্লাস্ট নামে পরিচিত এ রোগ বীজের মাধ্যমে এক মৌসুম হতে অন্য মৌসুমে ছড়ায় এছাড়া ব্লাস্ট রোগের জীবাণু বাতাস ও পোকা মাত্রার মাধ্যমে এক জমি থেকে অন্য জমিতে দ্রুত ছড়িয়ে পড়ে এর জীবাণু দ্বারা বাহাত্তর ঘন্টার মধ্যে সতেজ ধান গাছ আক্রান্ত হয় আর যেখানেই অনুকূল পরিবেশ পায় সেখানেই জীবাণু ধান গাছের উপর পড়ে রোগ সৃষ্টি করে গত দু বছর ধরে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল সহ সারা দেশে বড় ধানের ব্লাস্ট রোগের ব্যাপক আক্রমণ দেখা যায় বিশেষ করে রেথান মাইনাস আঠাশ জাতের বড় ধানে এ রোগের আক্রমণ সবচেয়ে বেশি পরিলক্ষিত হয় ফলন ও গুণগত মান বিবেচনায় স্বল্প জীবনকালের ধানের এ জাতটি কৃষকদের কাছে খুবই জনপ্রিয় ও সমাদৃত এক তথ্যে জানা যায় বড় মৌসুমে দেশের আবাদের একচল্লিশ ভাগ জমিতে এবং আউস মৌসুমে উনত্রিশ ভাগ জমিতে রেথান মাইনাস আঠাশের চাষ হয় বড় মৌসুমে রেথান মাইনাস আঠাশ ও রেথান মাইনাস উনত্রিশ জাতের ধান সম্মিলিতভাবে পঁয়ষট্টি মাইনাস সাতষট্টি ভাগ জমিতে চাষ হয় রেথান মাইনাস আঠাশ ছাড়াও এবছর বি আর ছাব্বিশ রেথান মাইনাস উনত্রিশ রেথান মাইনাস পঞ্চাশ রেথান মাইনাস একষট্টি ও রেথান মাইনাস তেষট্টি সহ অন্যান্য জাতের ধানেও ব্লাস্টের সংক্রমণ ঘটেছে অন্যদিকে হাইব্রিড জাতের ধানে ব্যাকটেরিয়াজনিত পাতা পোড়া রোগ উল্লেখযোগ্যভাবে দেখা যায় আগে সাধারণত ধানে পাতা ব্লাস্টের প্রকোপ বেশি দেখা গেলেও এবছর শীষ ব্লাস্টের আক্রমণ ছিল সর্বাধিক কোথাও কোথাও আবার নুন বা গিট ব্লাস্টের ব্যাপক আক্রমণ পরিলক্ষিত হয় তবে উচ্চ ফলনশীল জাতের বড় ধানের মধ্যে রেথান মাইনাস আটান্ন রেথান মাইনাস সাতষট্টি ও রেথান মাইনাস উনসত্তর জাতের ধানে ব্লাস্ট রোগ পরিলক্ষিত হয়নি এছাড়া যেসব কৃষক ভাই রোগ প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে ধান গাছে অনুমোদিত ছত্রাকনাশক প্রয়োগ করেছেন তাদের জমির ধানে ব্লাস্ট রোগের আক্রমণ কম হয়েছে পাতা ব্লাস্ট গেট ব্লাস্ট ও শীষ ব্লাস্ট এই তিন ধরনের ব্লাস্ট রোগের মধ্যে নেক বা শীষ ব্লাস্ট ধানের সবচেয়ে বেশি ক্ষতিকর বিশেষজ্ঞদের মতে জলবায়ু পরিবর্তনের কারণে রোগের অনুকূল আবহাওয়া তৈরি হয় গত দুই বছর ধানে ব্লাস্ট রোগের ব্যাপক আক্রমণ হয়েছে দিনের বেলায় গরম দুইশো পঞ্চাশ মাইনাস দুইশো আশি সেন্টিগ্রেড ও রাতে ঠান্ডা দুইশো মাইনাস দুইশো বিশ সেন্টিগ্রেড সিসিলে ভেজা দীর্ঘ সকাল অধিক আর্দ্রতা পঁচাশি শতাংশ বা তার অধিক মেঘাচ্ছন্ন আকাশ আগাম বৃষ্টিপাত জড় আবহাওয়া ও গুড়ি গুড়ি বৃষ্টি ধানের জমি শুকনো থাকা জমিতে মাত্রাতিরিক্ত ইউরিয়া সার ব্যবহার এবং প্রয়োজনের তুলনায় কম পরিমাণে পটাশ সার দেওয়ার কারণে এ রোগের প্রকোপ বেড়েছে রোগের লক্ষণ পাতা ব্লাস্ট পাতা ব্লাস্টের বেলায় চারা অবস্থায় ধানের পাতা আক্রান্ত হয় প্রথমে পাতায় ছোট ছোট কালচে বাদামি দাগ দেখা যায় আস্তে আস্তে এ দাগ বড় হয়ে দু প্রান্ত লম্বা হয়ে চোখের আকৃতি ধারণ করে রাগের চারদিকের অংশ গাঢ় বাদামি ও মাঝের অংশ সাদা ছাই রঙের হয় একটি পাতায় একাধিক দাগ হতে পারে কয়েকটি দাগ একত্রে মিশে গিয়ে পুরো পাতায় শুকিয়ে মরে যায় এমনিভাবে সমস্ত পাতা আক্রান্ত হলে গাছটি আস্তে আস্তে ছাই রঙের হয়ে মরে যায় পাতা ব্লাস্টের কারণে পাতায় খাদ্য তৈরি ব্যাহত হয় গিট ব্লাস্ট এর গাছে থর বের হবার আগে থেকেই দেখা যায় এ অবস্থায় রোগ জীবাণু ছত্রাক ধান গাছের কাদা শেখার দিতে এবং খোল ও পাতার সংযোগস্থলে আক্রমণ করে কালো দাগ সৃষ্টি করে পচিয়ে দেয় পরে সেখানে সাদা সাদা ছত্রাক জীবাণু দেখা যায় পরে আক্রান্ত গেটের উপরের অংশ ভেঙে জুড়ে পড়ে শীষ ব্লাস্ট এ অবস্থায় শীষের গোড়ায় কালো দাগের সৃষ্টি করে গোড়াটি পচিয়ে দেয় ফলে শীষটি গোড়ার দিকে শুকিয়ে যায় এ কারণে ধান গাছের খাবার শীষে যেতে পারে না এতে শীষ পরে ও শিশুকে শুকিয়ে ধানছিটা হয়ে যায় রোগ প্রতিরোধের উপায় তারা চিহ্ন রোগ প্রতিরোধক্ষম জাতের বড় ধান যেমন রেথান মাইনাস আটান্ন রেথান মাইনাস সাতষট্টি ও রেথান মাইনাস এর চাষ করতে হবে এসব জাতের ধানে এখনো ব্লাস্ট রোগ পরিলক্ষিত হয়নি তারা চিহ্ন মাটিতে পর্যাপ্ত জৈব সার সহ সুষম মাত্রায় সব ধরনের রাসায়নিক সার ব্যবহার করতে হবে প্রয়োজনের অতিরিক্ত ইউরিয়া সার ব্যবহার করা উচিত নয় ইউরিয়া সার তিন কিস্তিতে উপরি প্রয়োগ করলে ভালো ফল পাওয়া যায় পটাশ সার সমান বিভাগে ভাগ করে প্রয়োগ করতে হবে প্রথম ভাগ জমি তৈরির সময় এবং দ্বিতীয় ভাগ শেষ কিস্তি ইউরিয়া সার উপরি প্রয়োগের সময় ব্যবহার করতে হবে তারা চিহ্ন আক্রান্ত জমি থেকে বীজ সংগ্রহ না করে সুস্থ এবং রোগমুক্ত জমির ধান গাছ থেকে বীজ সংগ্রহপূর্বক শোধন করে ব্যবহার ব্যবহার করতে হবে তারা চিহ্ন ব্লাস্ট রোগে আক্রান্ত জমির ধান কাটার পর খড়কুটো পুড়িয়ে ফেলতে হবে এবং ছাই জমিতে মিশিয়ে দিতে হবে তারা চিহ্ন প্রয়োজন বোধে ধানের জমিতে পানি সেচের ব্যবস্থা করতে হবে তারা চিহ্ন সেসব জমির ধান শীষ ব্লাস্ট রোগে আক্রান্ত হয়নি অথচ এলাকায় রোগের অনুকূল আবহাওয়া গড়ি গড়ি বৃষ্টি ও কুয়াশাচ্ছন্ন মেঘলা আকাশ বিরাজমান সেখানকার জমির ধান গাছে রোগ হোক বা না হোক ফল আসার পর একবার এবং ফুল আসার পর আর একবার এক নল সারণিতে বর্ণিত যে কোন একটি ছত্রাকনাশক শেষ বিকেলে পাঁচ মাইনাস সাত দিন অন্তর দুবার প্রয়োগ করতে হবে এতে ব্লাস্ট রোগ নিয়ন্ত্রণে রাখা যায় সারণী ফ্যানের ব্লাস্ট রোগ প্রতিরোধের জন্য অনুমোদিত ছত্রাকনাশকের নাম ও প্রয়োগমাত্রা ছত্রাকনাশকের নাম দশ লিটার পানিতে প্রয়োগমাত্রা পাঁচ শতাংশ জমির জন্য ট্রুপার মাইনাস পঁচাত্তর ডাব্লিউপি আট গ্রাম নাটিভ মাইনাস পঁচাত্তর ডাব্লিউজি ছয় গ্রাম ব্লাস্টিং মাইনাস সত্তর ডাব্লিউজি দশ গ্রাম সিলিয়া পাঁচশো পঁচিশ এসি বিশ গ্রাম সেলটিমা বিশ গ্রাম নোভিটা মাইনাস পঁচাত্তর ডাব্লিউজি ছয় গ্রাম জিল মাইনাস পঁচাত্তর ডাব্লিউপি সাত দশমিক পাঁচ গ্রাম রোগ দমন ব্যবস্থা ব্লাস্ট রোগের প্রাথমিক অবস্থায় জমিতে এক মাইনাস দুই ইঞ্চি পানি ধরে রাখতে পারলে এ রোগের ব্যাপকতা অনেকাংশে হ্রাস পায় ধানের কুশি অবস্থায় পাতা ব্লাস্ট রোগ দেখা দিলে একর প্রতি অতিরিক্ত পনেরো কেজি পটাশ সার উপরই প্রয়োগ করে সেচ দিলে ভালো ফল পাওয়া যায় এছাড়া ব্লাস্ট আক্রান্ত ধানের জমিতে ইউরিয়া সারের উপরই প্রয়োগ সাময়িক বন্ধ রাখতে হবে সর্বোপরি ধান গাছের ব্লাস্ট রোগ দেখামাত্র উপরোক্ত সারণীতে বর্ণিত যে কোন একটি ছত্রাকনাশক অনুমোদিত মাত্রায় শেষ বিকেলে পাঁচ মাইনাস সাত দিন অন্তর দুবার প্রয়োগ করতে হবে